সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক দয়া এবং মেহরবানি করে আমাদেরকে তার দেওয়া হাজারো নিয়ামত সহ পৃথিবীতে পাঠিয়েছে এই জন্য আমরা সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করতেন না এমনকি তোমাকে আমাকে কাউকে না এবং যার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীর উপরে একবার প্রাণ ভরে দরিদ্র পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাতরাম ভাই ও দোস্ত বুজুর্গ বর্তমান সমাজে এমনও কিছু মুসলমান লোক আছে আল্লাহ পাক তাদের অনেক অর্থ সম্পত্তির মালিক বানিয়েছে অথচ তাদের যদি বলা হয় ভাই মসজিদ বা মাদ্রাসার কাজ চলছে তা আল্লাহর রাস্তায় কিছু দান যদি করতেন খুব ভালো হতো সে তখন কি বলে জানেন ভাই সকল আমার যা পরিস্থিতি শত শত ঋণ আমার দিনই চলে না কিভাবে আপনাদের দান করি বলেন ঠিক আছে আপনার আপনারা যখন বলছেন তো আমার পরিস্থিতি ভালো হোক ভালো হলে দিব কিন্তু ওই সমস্ত লোকদের দেখা যায় তারা দুনিয়ার ব্যাপারে দুনিয়ার অন্যান্য বিষয়ের ব্যাপারে হাজারো হাজারো লাখ লাখ অর্থ খরচ করে আল্লাহর রাস্তায় বাহানা খুঁজে কৃপণতা করে মনে রেখো ওহে সম্পত্তির মালিক আজকে তুমি আল্লাহর রাস্তায় টাকা খরচ করতে তোমার এত কৃপণতা কাল কিয়ামতে এই অর্থই তোমার কাল হয়ে দাঁড়াবে মনে রেখো এই অর্থই তোমাকে জাহান নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আর যদি কৃপণতা না করে আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আল্লাহ পাক এ বিষয়ে কোরআন পাকে বলেছেন যারা আমার পথে নিজের ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা এমন একটি বীজ যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেক শীষে একশো শস্য বীজ হয় কত শস্য বীজ হয় একশো শস্য বীজ হয়